এখানে বলছে তিন নং হাদিস বর্ণাকারী সাহাবির পরিচয় সকলে আমরা জানি যে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু ফকিরদের অন্যতম ছিলেন যারা মুফতি ফকির ছিলেন সাহাবাদের মধ্যে তাদের অন্যতম ছিলেন এই আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আন আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু অত্যন্ত মর্যাদা সম্পন্ন সাহাবি ছিলেন এবং প্রথম সারি সাহাবি ছিলেন যদিও হয়তো খেলাফত পান নাই কিন্তু তাদের সমপর্যায়ের কাছাকাছি মানের তিনি ছিলেন আর এ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু অত্যন্ত চিকন ছিলেন অত্যন্ত চিকন মানুষ ছিলেন তার পাগুলো আরও চিকন ছিল একদিন গাছে উঠছেন তো নিচ থেকে সাহাবারা দেখে হাসছে তার পা দেখে পা দেখে কি দি মহিলার মতো চিকনে চিকনে পা তখন রসুল বুঝতে পেরে বলছেন যে তোমরা এটা দেখে হাসছো লাহুয়া আসকালু ইয়ৌমাল কিয়ামাতি মিন জেবালি ওহদ কিয়ামতের দিন ওর ওই চিকন পা দুটাই ওহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হয়ে যাবে আমল নামে আল্লাহ তো সাহাবিরা মর্যাদা সম্পন্ন ছিলেন ওই হাদিস ওনার হাদিস বর্ণিত হাদিসের সংখ্যা হলো আটশো আটচল্লিশটি আটশো আটচল্লিশটি রসুল সাল্লাহ সাল্লামের সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেছিলেন এবং রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর সামদেশে ইয়ারমুখের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন ঐতিহাসিক ইয়ারমুখের যুদ্ধ ওমর রাজন তাকে ইসলাম ধর্মের শিক্ষা প্রদানের জন্য কুফা শহরে প্রেরণ করেছিলেন ওসমান বিন আফফান রাজিয়াল্লাহ তাকে সেখানে আমির নিযুক্ত করেছিলেন কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন ওসমান বিন আফফান তাকে আবার মদিনায় আসতে নির্দেশ প্রদান করেন অনেক সময় কিছু ভালো লোকদের সাহচর্য পরামর্শের জন্য যারা নেতাগোছের লোক থাকেন তারা কিন্তু তাদেরকে কাছে টেনে নেন পরামর্শ উপদেষ্টা ইত্যাদি নিয়োগ করে থাকেন তো ওসমান রাজিউল্লাহ তাকে মদিনায় ডেকে নিয়েছিলেন তিনি মদিনায় বত্রিশ হিজড়িতে ষাট বছর বয়সে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজন এবং মদিনার বিখ্যাত আল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় তাহলে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহুর কবর কোথায় বাকি গোরস্থানে